দর্শক মণ্ডলী এখনও পর্যন্ত যারা যারা মোবাইলে দেন আপনাদের মোবাইলে ভাই সিডি গেম খেলেননি আমি তাদের জন্য অবশ্যই একটা সুবিধার জন্য আমার ইউটিউব চ্যানেলে নিচে ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিব ওই লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন দেন আমি এখন আমার মোবাইলে ভাই সিডি গেম খেলব আপনারা দেখুন দেখবেন পুরোপুরি পিসি যেমন যে গেমটা আছে পিসি পিসি দিয়ে ল্যাপটপ কম্পিউটারে যেরকম খেলা থাকে ভাই সিডি গেমটা আমারটা হচ্ছে আমার ভাই সিডি সান অ্যান্ড্রিস এটা অনেক ভালো এই গেমটা আমি এখন খেলবো আপনারা দেখুন আপনারা অনেক বিনোদন আমার এখানে দুইটা আছে জিটিএ ভিসি জিটিএ ভাই সিটা জিটিএ এসে মানে সান অ্যান্ড্রিস আমি এখন সান অ্যান্ড্রিসটা খেলবো তো চলুন আর এখানে দেখতে পাচ্ছেন যে ইমেল ওর পাসওয়ার্ড অবশ্য আপনি অফলাইনে হয়ে খেলতে পারেন আমি বেশিরভাগ অফলাইনে খেলি এখনও অফলাইনে খেলতে মজা আর ইমেল পাসওয়ার্ডটা দিয়ে খেললে দেন আপনাদের মোবাইল নেটওয়ার্ক প্রবলেম করে দেয় আমি তার জন্য অফলাইনে খেলি এই যে আমি এখন অফলাইনে খেলি তাদের জন্য অবশ্যই একটা সুবিধার জন্য আমার ইউটিউব চ্যানেলে একটা একটি লিংক দিয়ে দিব লিংক থেকে ডাউনলোড করে নেব ভালো এখন আমার মোবাইলে ভাই সিটি গেম আপনাদের কেমন লাগে আমার অনেক ভালো লাগে দেখবেন পুরোপুরি পিসি যেমন যে গেমটা আছে পিছিয়ে You up in here smell banging. Trying to fill a bitch up? Come on, come on. Can I have this? Come on, fight this! Trying to get laid out. Male banging. Trying to fill a bitch up. come on, come on. Can I have this? Come on, fight. Trying to get laid out. Neyse Hold on, bitch! Sei uh, uh, lá, Fuck off! Fuck you. it's the party! The party, oh, security guard দেখুন কিন্তু সত্যি সত্যি কিন্তু আমি কোনো জিনিস আসলে বিনোদনের জায়গা বলবো আর আমার অনেক ভালো লাগে আমি অবশ্যই সময় মিলিত খেলি হয়ে যাওয়া কম রাত বাজে আপনার আটটা এখানে সরি দেখুন আমার ইউটিউবের কাজকর্ম শেষ করে গেম খেলি আমার ভালো লাগে নবাবগঞ্জ এন্ড ফরের ভিতর দিয়ে ভিডিও করা আর সব থেকে সুন্দর যেগুলো জায়গা আছে এগুলো এগুলো জায়গার আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি গিয়ে ব্লগ করে আসবো আর আপনাদের ব্লগ করে আসবো আপনারা যদি আমাকে ফোন করেন কিন্তু সত্যি সত্যি আমাকে আমার অনেক ভালো লাগে আমি অবশ্যই সঙ্গে কিন্তু খেলি এখন রাত বাজে বলে দিচ্ছেন ভালো লাগে আর হ্যাঁ অবশ্য রাজীব তালুকদার রাজ আরেকটা আছে ডিএম প্লেস ডিএম প্লেস দেওয়ার চেষ্টা করবো নানারকম অন্ধকারের ভিতর দিয়ে ভিডিও করার মোটামুটি বড় সময় ঠিক আর সব থেকে সুন্দর যেগুলো জায়গা আছে এগুলো এইগুলো জায়গার কমেন্ট করে আমি ওখানে গিয়ে ব্লগ করে আসবো আর আপনাদের সাথে ব্লগ করে আসবো আপনারা যদি আমাকে হেল্প করেন Ready to fly in space? The party never stops. Get my back driving the party ship. Fuck off. Ah, you asshole, my shit. Let's go with shit, says the functopus. I'm either ready to you. Hey, Jack Howard. Stop am you here. You got a problem? Did you get out? Oh, shit. That is the next time. See you soon.